নামাজ রোজা হজ জাকাত সবটা করার পরেও ভালো নেক আমল করার পরেও এরা আল্লাহ রাবুল আলমিনের জাহান্নাম থেকে বঞ্চিত হয়ে যেতে পারে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেতে পারে জাহান্নামি হয়ে যেতে পারে বলেন নওজবিল্লা এক নম্বর হচ্ছে এই তিনজনের মধ্যে এক নম্বর হচ্ছে আকুল্লিওয়ালিদাইহি পিতামাতার অবাধ্য যেই ব্যক্তি এখন তো সন্তানরা বাপ মাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো এটা সৌদি আরবে ইয়েস মজবুত মানে ওকে ভেরি গুড আর বাংলাদেশে দেখানো কি ইজ নট গুড মানে এটা ভালো নয় বুঝতে পেরেছেন দুটো মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু সৌদি আরব দেখাবে কি গুড আর আরব বিশ্বে এটা হচ্ছে গুড কিন্তু বাংলাদেশ একটা খারাপ আজকে সন্তানদের অবস্থা হচ্ছে সন্তানটা মনে করে যে পিতা মাতা কিচ্ছু বুঝে না পিতা মাতার কোনো জ্ঞানই নেই সন্তানটা হঠাৎ করে মানে তারা মনে হয় যেন তাদের কথা বলতে পারে না ব্যবসাটা এমন এই কথা বলতে পারে না যে মনে হয় যেন আসমান থেকে নাজিল হয়ে আসছে অথবা জমিনের কোনো গুহা থেকে বের হয়ে আসছে যে পিতা মাতা যে জন্ম দিয়েছে পিতা তাদের পেছনে শ্রম দিয়েছে তাদের জন্য কষ্ট করেছে এগুলোর কোনো খোঁজ খবর তাদের কাছে দুর্ব্যবহার করে আমার তারা কি একটু খেয়াল করেন এমন একটি ওয়ার্ড ব্যবহার করেছেন এমন একটি শব্দ ব্যবহার করেছেন পিতা মাতার ক্ষেত্রে এরপরে আর কোনো শব্দ নেই ولا تقل لهما উফ তোমার পিতা মাতাকে তুমি উফ বলার মতো তোমার কোনো অবকাশ নেই শুধু তাহলে তিন নম্বর এক নম্বর দুই নম্বর পয়েন্ট হচ্ছে আকুল্লি ওয়ালিদাইহি এরপরে তিন নম্বর ব্যক্তি হচ্ছে الديوس الذي يقر الخبث في أهله ديوس বর্তমানে একটা সংস্কৃতির নাম বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি নিজের পরিবারে আল্লাহ অশ্লীলতাকে বৈধ করে দিয়েছে অনুমোদন দিয়ে দিয়েছে বলেন নজবিল্লা নিজের স্ত্রীর ক্ষেত্রে হতে পারে নিজের সন্তানদের ক্ষেত্রে হতে পারে মেয়েদের ক্ষেত্রে হতে পারে নিজের বোনদের ক্ষেত্রে হতে পারে অথবা ওই সমস্ত নারীদের ক্ষেত্রে হতে পারে যাদের উপর তার কি রয়েছে কর্তৃত্ব রয়েছে আপনার অধীনে নারী আছে আপনি তাকে বলছেন যে চলো অসুবিধা নেই বেপর্দা বেহায়াপনা অশ্লীলতা এমনকি জেরা পর্যন্ত অনেকে বৈধ করে দিচ্ছে নমস্কার ঘরের মধ্যে এমন প্রবলেম এ হচ্ছে দ্য ইউজ এই যে রাস্তাঘাটে যারা মানে অর্ধ কাপড় অথবা ওয়ান থার্ড কাপড় অথবা ওয়ান ফোর্থ কাপড় দিয়ে বেরিয়ে আসে এরা কি আপনারা মনে করছেন যে এরা মানে নদী নালা থেকে বেরিয়ে আসছে না ঘর থেকে বেরিয়ে আসছে কোথেকে আসছে এরা কোথেকে এসেছে এরা ঘর থেকে এসেছে কাদের ঘর থেকে এসেছে বেশিরভাগই মুসলিমের ঘর থেকে এসেছে বেশিরভাগ আমাদের ঘর থেকে এসেছে তাহলে আপনি কি চিন্তা করতেছেন আপনি মসজিদের মধ্যে আসেন মাশাল্লাহ দেখি মাশাল্লাহ অনেক বড় লম্বা দাঁড়িয়ে এবং মাথার মধ্যে টুপি আছে কপালেও প্রায় দাগ পড়ে গিয়েছে নিশ্চয়ই সালাত আদায় করতেছে ঠিক না কপালের মধ্যে দাগ পড়ে গিয়েছে নিশ্চয়ই সালাত আদায় করে কিন্তু দেখলাম যে পাশে দুইজন মেয়ে নিয়ে যাচ্ছে একটা অর্ধ উলঙ্গ আর একটা হাফ উলঙ্গ হয়তো স্ত্রী হবে অথবা মেয়ে হবে এটা আপনার কি বলবেন এর নাম কি শিখে নেন দ্য ইউজ এটা সংস্কৃতি নয় এটা প্রগতি নয় প্রগতির নামে বেহায়াপনাকে মুসলমানদের মধ্যে স্টাবলিশ করা হচ্ছে আজকে মুসলিমদেরকে সতর্ক হতে হবে দায়ুষ সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অন্যথায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি মনে করতেছেন যে আপনি জান্নাত নিশ্চিত করে ফেলতেছেন মসজিদের দেয়ালের মধ্যে মসজিদের ফ্লোরের মধ্যে আপনার কপাল আর নাক ঘুষতে করতে আপনি শেষ করে দিচ্ছেন অথচ আপনি আপনার ফ্যামিলির মধ্যে অশ্লীলতাকে হারামকে জানাকে বৈধ করে রেখেছেন খবরদার সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান বন্ধুদেরকে বলছি আপনি বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে আপনার কথা ছিল আল্লাহ তালা আপনার আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো বের হয়ে যাওয়ার অনুমোদন আছে বের হয়ে যাওয়া কি আছে অনুমোদন আছে বের হয়ে যেতে পারেন জায়েজ না জায়েজ নয় কিন্তু বের হওয়ার সাথে আপনাকে কিছু নির্দেশনা দেওয়া আছে কিছু রেস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে পর্দা আপনাকে মানতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে বিধান আপনি পর্দা মানেন পর্দা করেন কিন্তু আল্লাহর উপর রাগান্বিত হন যে আল্লাহ আমার উপর এত বিপদ চাপাই দিছে কেন তাহলে আপনার এই পর্দার উপর দাম হোক না আল্লাহ রাবুল আলমিনের এই পর্দার প্রয়োজন নেই আপনি অন্তর দিক থেকে পারবেন আল্লাহ তালা আমার উপর পর্দা দিয়ে আমাকে আল্লাহ রাবুল আলমী হেফাজত করেছেন আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমি অশ্লীলতা থেকে মুক্ত হয়েছি আমি যেন আমি বিচার থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি তাহলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কে দ্য ইউস দ্য ইউস কাকে বলে বুঝতে পেরেছেন তো আচ্ছা চার নম্বর পয়েন্ট হচ্ছে মুদমিউল নিয়মিত যেই মাদক ব্যবহার করে মাদক সেবন করে মাদক এখন সমাজের মধ্যে মাদকও বেড়ে যাচ্ছে কত প্রকারের মাদক যে আছে আপনি দেখবেন যে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি গোলা বাইরে এগুলো লোকেরা বলে যে হিরঞ্চি রেল স্টেশনে বেশি পাওয়া যায় সুভান মানে অবক্ষয় কোথায় গিয়ে থেমেছে যে শিশু পর্যন্ত মাদক সেবন করতেছে সমাজের মানুষগুলো তাকিয়ে দেখছে কিছু করার নেই অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে এই তিন প্রকারের লোকের ব্যাপারে রাসুল্লাহ কি বলেছেন হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাই হাদিসটি বর্ণনা করেছেন সাহাবি আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালান ইমাম আহমদুল আহম্বর রহমত তার মুস্তাদের বর্ণনা করেছেন পাঁচ হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস পাঁচ হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস লিখে লিখে দেখতে পারবেন ইমাম সাই রহমতুল্লাহ বর্ণনা করেছেন দুই হাজার পাঁচশো বাষট্টি নম্বর আর আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালান আব্দুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন ثلاثة قد حرم الله عليهم الجنة তিন দল লোকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান- জান্নাতকে হারাম করে দিয়েছেন নাউজুবিল্লাহ জান্নাত জান্নাত হারাম হয়ে গেছে। এক নম্বর হচ্ছে মুদমিনুল খামরি যেই মাদক নিয়মিত ব্যবহার করে মাদক সেবন করে মদ পান করে মদ জাতীয় মদ ব্যাপক অর্থবোধক শব্দ যা পান করলে বিবেক আপনার ইন্টালেক্ট বিবেচনা শক্তি লোপ পেয়ে যায় আপনি বারো মন্দ কিছু বুঝতে পারেন না কি বলতেছেন কি করতেছেন এটা বুঝেন না এটাই হচ্ছে মূলত মাদক এটা বিভিন্ন ফর্মেটে হতে পারে বিভিন্ন জাতীয় হতে পারে এক জাতির জিনিস নয় ওয়াল আর যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য ওয়াদ্দাইউস আল্লাজি ইউকিরু ফি আহলিহি আল খাবাস আর ওই দাইউস ব্যক্তি যে তার ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে জেনা বেবিচার অশ্লীলতাকে কি করেছে বৈধ করেছে অনুমোদন দিয়েছে এটা হলো তিন নম্বর পয়েন্ট এই মোট চারটি পয়েন্ট আলোচনা করলাম এখন পর্যন্ত কয়টি পয়েন্ট আলোচনা হলো চারটা পয়েন্ট আলোচনা হলো এবার আসুন চার নম্বর যে পয়েন্টটি সেই পয়েন্টটি হচ্ছে এখানে আরেকটি বিষয় বলবো সেটা এই হাদিসের আরেকটা বক্তব্য রয়েছে আব্দুল্লাহ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু বর্ণিত একটি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিলেন তিনি বলেন قال اشهد لقد سمعت سالما يقول আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু গোলাম সালেমকে আমি বলতে শুনেছি যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ তিন দল লোক জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন তাকাবেনও না জান্নাতেও কি করবেন না প্রবেশ করাবেন না এই তিন দল হচ্ছে এরা এর মধ্যে আল আকুলি ওয়ালেদাইহি যে পিতামাতার অবাধ্য যে পিতামাতার অবাধ্য তারপরে ওয়ারাজিলাতুন্নিসা রাজিলাতুন্নিসা হচ্ছে নারীদের মধ্যে ওই নারী যে নারী পুরুষের ভূষণ গ্রহণ করেছে পুরুষের পোশাক গ্রহণ করেছে এখন যদি জিন্সের প্যান্ট মেয়েরা না পরে এটা আধুনিক হতে পারে না ঠিক না পুরুষের পোশাক নারীদের জন্য হারাম যেই নারী পুরুষের পোশাক পরিধান করে আছে রাজিলাতুল্লিসা ভাবসাবটা এমন যে একেবারে আধুনিক হতে হতে পুরুষের পোশাক নারীদের মধ্যে চলে গিয়েছে নারীদের পোশাক পুরুষের মধ্যে চলে আসতেছে পুরো উল্টা হয়ে যাচ্ছে এরপরে এবং দ্যুস ব্যক্তি সেও কি করবে না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এই হাদিসের আরেকটি রেওয়ায়তের মধ্যে আছে এখানে একজন অতিরিক্ত আছে কি বলছি রাজিলাতুন্নেসা ওই নারী যে নারী পুরুষের পোশাক নিয়েছে পুরুষের পোশাক গ্রহণ করেছে নারীদের জন্য পুরুষের বেশভূষা গ্রহণ করা পুরুষের পোশাক গ্রহণ করা হারাম এবং অভিশপ্ত কাজ শুধু হারাম নয় সামনে হয়তো আলোচনা বিস্তারিত আরো কথা আসবে শুধু হারাম নয় কিছু কাজ আছে হারাম এবং আজ রাসুল সাল্লাম অভিশাপ করেছেন এমন অভিশপ্ত কাজ হচ্ছে কোন নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের পোশাক কি করবে বহন করবে পুরুষের পোশাক গ্রহণ করবে তিনি অবশ্যই জান্নাত লাভ করতে পারবেন না ইবাদত করুক ভালো কাজ করুক নেকামল করুক আল্লাহ তালা তাকে দেবেন না <clears throat> এই হাদিসের আরেকটি রেওয়ায়ত রয়েছে এটা বৈহাকির মধ্যে এসেছে সাত হাজার আটশো তিন নম্বর হাদিস ইমাম বৈহাকি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন তিন দল ব্যক্তির দিকে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকাবেন না কয় দল কয় দল বললাম তিন দল এর মধ্যে আল্লাহ আকুলি পিতা পিতামাতার অবাধ্য এটা আলোচনা হয়েছে ওয়াল মুদমিনুল খামর যে নিয়মিত মাদক সেবন করে এটা আলোচনা হয়েছে